হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আজকে হ্যাকিং ও টেকনোলজি ইউটিউব চ্যানেলটির আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম করতেছি আর আজকের বিষয় তো অবশ্যই থাবনেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন আজকে আমরা কী নিয়ে কথা বলবো অবশ্যই আজকে আমরা কথা বলবো কিভাবে আপনার ভিডিওকে ভাইরাল করতে পারেন দ্যাট মিন্স ভাইরাল ট্যাগ কিভাবে খুঁজবেন আমরা জানি একটা ভিডিওকে ভাইরাল করার জন্য অবশ্যই ট্যাগ খুব গুরুত্বপূর্ণ একটি কাজ করে তো আমরা ট্যাগ যদি সুন্দরভাবে খুঁজতে পারি এবং সুন্দর ট্যাগ যদি আমাদের ভিডিওতে অ্যাপ্লাই করতে পারি তাহলে আমরা কিন্তু আমাদের ভিডিওকে ভাইরাল করতে পারবো তো ভিডিও ভাইরাল হওয়ার সাথে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত রয়েছে ট্যাগ তো ট্যাগ আমরা কিভাবে খুঁজবো সে বিষয়টি নিয়েই আজকে আমাদের ভিডিও তো এখনও যদি আপনারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই লাল বাটনটি চিপ দিয়ে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশাপাশি বেল বেলাইকনটি অল করে দেবেন যাতে করে সব ধরনের নোটিফিকেশন সবার আগে পেয়ে যেতে পারেন তো বন্ধুরা যারা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পর অংশটুকু দেখতে থাকুন তো বন্ধুরা সাবস্ক্রাইব করে নেন এখনও সাবস্ক্রাইব করেন নাই ভাই কী করতেছেন ভাই এই ধরনের ভিডিওগুলো আপনাদের জন্য কত কষ্ট করে বানায় অবশ্যই সাবস্ক্রাইব করে দেন এবং পাশে আসে বেলাইকনটি অলে করে রাখেন আর আমরা চলে যাচ্ছি কিভাবে আপনারা ট্যাগ খুঁজবেন তো ট্যাগ খোঁজার অনেকগুলো মাধ্যম রয়েছে প্রথমে আমরা দেখব ট্যাগ জেনারেটর দিয়ে এরপর দেখব ইউটিউব থেকে কিভাবে ট্যাগ নেবেন এরপর একটা ক্রোমের এক্সটেনশন বা মোবাইলের অ্যাপও রয়েছে যেখান থেকে আপনারা ট্যাগ খুঁজতে পারেন তো আমরা চলে যাচ্ছি আমাদের কম্পিউটার স্ক্রিনে এবং সেখানেই আমরা দেখিয়ে দেবো কিভাবে আপনারা ট্যাগ খুঁজে বের করবেন এবং আপনাদের ভিডিওতে ব্যবহার করবেন তো বন্ধুরা ট্যাগ খোঁজার জন্য প্রথমেই আমাদেরকে কোনো একটি ব্রাউজার আসতে হবে এরপর এখানে লিখতে হবে র্যাপিড র্যাপিড ট্যাগস তো এই জিনিসটা লেখার পরেই দেখুন এখানে চলে আসছে র্যাপিড ট্যাক্স ডট আইও তো এই জায়গায় আমরা ক্লিক করে দিব বন্ধুরা আমরা প্রথমে চলে এসেছি র্যাপিড ট্যাক্স ডট আইওতে এরপর আমাদেরকে এখানে এন্টার করতে হবে আমরা কি রিলেটেড ভিডিও বানাচ্ছি সেটি তো আমরা কি রিলেটেড ভিডিও বানাচ্ছি সেটি আমাদেরকে এখানে লিখে দিতে হবে তো মনে করুন আমাদের ভিডিও কিভাবে ভাইরাল করব সেটা লিখে সার্চ করলাম তো how to to rank video YouTube তো লিখে আমরা সার্চ করলাম তো দেখুন এখানে কিন্তু অনেকগুলো ট্যাগ চলে এসেছে যেমন how to rank YouTube videos how to rank YouTube video first how to rank videos on YouTube তো এখানে কিন্তু অনেকগুলো ট্যাগ দিয়েছে যেগুলো এই টাইমে বর্তমান সময়ে চলতেছে তো বন্ধুরা এই ভিডিওগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারি তো আমরা এখান থেকে কপিতে ক্লিক করলে আমরা কপি করতে পারবো এবং এখান থেকে ক্রোসে দিলে যদি কোনোটা না লাগে সেটা আমরা ক্রোসে দিয়ে আমরা কপি করে নিতে পারবো তো এটি ছিল একটি এরপর আমরা চলে যাব ইউটিউবে ইউটিউব থেকেও কিন্তু আমরা ট্যাগ নিতে পারি যেমন হাউ টু র্যাঙ্ক ভিডিও যদি আমরা এখানে লিখি সার্চ বক্সে এসে হাউ টু র্যাঙ্ক ভিডিও দেখুন এখানে অনেকগুলো কিন্তু এসে গেছে যেমন how to rank YouTube video on YouTube two thousand twenty one how to rank video how to rank video on YouTube how to rank video tag in new YouTube channel তো মনে করেন আরও একটু দিই আমরা how to rank video YouTube তো এইভাবে আমরা ছোট বড় করে কিন্তু এখানে যেগুলো আসছে না এগুলো কিন্তু সার্চে আসে সেই জন্যই কিন্তু এখানে দেওয়া হয়েছে তো আমরা এখান থেকেও ট্যাগ নিতে পারি তো মনে করেন আমরা একটা ভিডিও ওপেন করবো এখান থেকে যেমন রোহান নাগের একটি ভিডিও আসছে how to rank video YouTube তো এখানে ক্লিক করলে আমরা আর একটা খোঁজার অপশন পাবো আমরা যেমন দেখুন যেখানে how to rank video YouTube আমরা কিন্তু সার্চ বক্স থেকেও যেমন নিতে পারতেছি সেই রকম আমরা এখান থেকেও নিতে পারতেছি দেখুন ট্যাগস ইনি কি কি ট্যাগ এনার ভিডিওতে ব্যবহার করছে সেই ভিডিওর ট্যাগগুলো কিন্তু আমরা এখানে পাচ্ছি তো এটার জন্য একটা এক্সটেনশন আমাদেরকে ক্রোম অ্যাড করতে হয় সেটা হচ্ছে টিউব বাড়ি তো এটি করার জন্য আপনারা চলে যাবেন ওয়েব স্টোরে গিয়ে এখানে সার্চ করবেন টিউব বাড়ি টিউব তো এখানে টিউব বাড়ি লিখে সার্চ করবেন এই যে উপরেই একটি আসবে এক্সটেনশন তো আমরা এটিকে অ্যাড টু ক্রোম করলেই কিন্তু হয়ে যাবে তো বন্ধুরা আশা করি পুরো ভিডিওটি বুঝতে পেরেছেন আর এইদিকে দেখুন উপরে একটি ভিডিও আসতেছে যেটি আমাদের এই ধরনেরই একটি ভিডিও তো সেটিও দেখতে পারেন যদি আরও কিছু বোঝার থাকে তাহলে আর নিচে থেকেও একটা ভিডিও আসতেছে সেটাও দেখে নেবেন আর এইদিকে দেখুন দুইটা চ্যানেল রয়েছে যে চ্যানেলগুলোকে আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আরও কানেক্টেড থাকতে পারবেন তো ধন্যবাদ সবাইকে